शिवाय ॐ नमः शिवाय হ্যালো ফ্রেন্ডস ইজি সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি মনোরঞ্জন রায় আজকে আমাদের এটা হবে তিন নম্বর ব্লক তো এই ব্লকে আমরা আজকে যাব জলপেশ পায়ে হেঁটে হ্যাঁ পায়ে হেঁটে যাব আজকে আমরা জলপেশ তো আমাদের দেয়ানগঞ্জ থেকে যে জলপেশ এটা পায়ে হেঁটে গেলে আমাদের পড়তেছে একত্রিশ কিংবা বত্রিশ কিলোমিটার রাস্তা তো এখন ভোর সাড়ে তিনটা বাজে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম তো এখন এখান থেকে ধ্যানগঞ্জ যাব ধ্যানগঞ্জ থেকে বিভাস ভাই আসবে তার বিভাস ভাইয়ের সাথে অধিকারীদের অধিকারী ভাইয়ের বাড়ি যাবো ওখানে বাইক রেখে তারপর হেঁটে যাবো তো লেটস গো তো দেখা হচ্ছে আর কী কী নিয়ে যাচ্ছি তাও দেখাচ্ছি তোমাদেরকে ওকে তো দেখতে থাকুন খুব মজা হবে ওকে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এটা একটা কালো তিরপাল এখানে শোয়ার জন্য আর তাবু টাঙ্গার জন্য কাজে লাগবে এখানে ব্যাগ জামা কাপড় আছে অলরেডি আর এটা হলো কম্বল ছোট্ট একটা কম্বল যেটা ঠানা লাগলে গায়ে ওটার কাজে লাগবে এইটুকু আরও আছে অনেক কিছু জল নিয়ে যাবো বন্ধুরা আমি অলরেডি রেডি হয়ে গেছি এখন আমি বের হয়ে যাবো আমার রেডি এখন এখানে নিলাম একটা ট্যাক্সি নিলাম একটা কাঁধ পড়াই নিলাম তো আর কিছু জিনিস নিলাম কাল তো নিয়েছি আগে তো এখন বিকাশের বাড়ি যাব ওকে নিয়ে তারপরে অধিকারী ভাই ভাই তার সাথে ওকে ফলো করবেন আমার বিভাস ভাই রেডি আছে বিভাস ভাই ঠিক আছে রেডি হও হ্যাঁ, আমরা এখন ওদিকে যেতে ভাইয়ের বাড়িতে আসছি এখন রেডি <laughs> ঠিক আছে রেডি হচ্ছে ভাই এরপরে বের হয়ে যাবো তো এই যে ব্যাগ টিয়া এই যে আমার অধিকারী ভাই অধিকারী ভাই না এই যে অধিকারী ভাই ভাই যাচ্ছি রাস্তা খুব অন্ধকার তো দেখা হবে যা যা বম বলে বম বম বলে তো আমরা আপাতত শেষ মিনিট চলে আসলাম তিস্তা ব্রিজের এখানে জয় সেতু ওই যে ধ্রুবতারা দেখতে পাচ্ছেন এখন তিস্তা ব্রিজের এখানে বা জয় সেতু এখানে আসলাম তো দেখো জয় সেতু পুরাটা দেখো এই যে পুরা রাত এখন অন্ধকার ভোরবেলা আসছি এখন পুরা কোনো সাইকেল নাই হাইটে তো বিজয় বিজয় ভাই কিছু খবর চান <laughs> বিমাস ভাই ঠিক আছে ওকে কিমি এরকম হবে সাতাশ আঠাশ কিমি আছে এ বিমান তোর হাগুজা পাইছে আজকে তো ঠিক আছে সামনে দেখিয়ে দে ভাই ওই যে গাড়ি আমাদের আসতেছে একটা গাড়ি আমরা এখন স্বাধীনতা পেতে চলেছি গাড়ি হাটের মজাই অন্যরকম আলাদা রকম থাকে ওকে দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন একা হেঁটে যাচ্ছি ভেবে সবাই মিলে মজাটাই অন্যরকম তো কি বলবো আর বলার কোনো ইয়ে নাই ভাষা নাই ওকে তো সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভালো লেগে থাকলে শেয়ার করবেন ওকে আমরা জয়ব্রিজ কমপ্লিট করলাম ওদিকে ভাই কিছু কবার চান হাসি গেছেন বিয়ের ভাই হ্যাঁ তো খেলা বাকি আছে তো শর্টকাট নামি পড়ি আমরা কি কইস এই তো নামি পড়ছে এদিকে শর্টকাট রাস্তা এদিকে নামার প্ল্যান একদম ইজি কারণ আমি জানি জন্য আমি নামিয়ে পড়ছি ব্যাস এসে বললাম এখন ওরা আসতেছে ওই যে ওরা আসে এসে বললো তো সকাল সকাল দেখুন জয়ী নদী তিস্তা নদীর কি মানে আবহাওয়া আর জিনিসটা পুরো কুয়াশা লাগাইছে তো এদিক দিয়ে আমরা হেলাফেরি হয়ে চলে যাচ্ছি কি বিশেষ ভাই হাফসে গেছেন <laughs> ঠিক আছে চলো মাত্রার এদিকে হবে সেরকম কত রে এই কুড়ি কিমি হবে এরকম দশ কিলোমিটার অলরেডি আমরা পার হয়ে আসছি বারো কিলোমিটার ওকে এই আমাদের তাঙ্কু তাঙ্কুর সেই গন্ধ উঠে গেছে গন্ধতে আমার নেশা হয়ে গেছে তাহলে যাচ্ছি এলা ভাই যে জিনিস নিয়াম কিছু কবার অধিকারী ভাই চলো ভাই কিছু তো কও তাই ঠিক আছে হুম শেষ হয়েছে আমরা হেলাপুরি আসছিলাম আরও বারো কিলোমিটার মতন আছে নিজামর এই তো এরা চলার খাচ্ছে তো আমি চলে খাবো না ঠাকুরকে দিব তারপরে খাবো চলে এই যে ব্যাগ আমি এখন নিলাম দিবার ভাই তো একদম হালকা জিনিস নিয়ে নিল ঘাড়ে আর সব থেকে ভারী তো এই যে আমার আমি আমার কাছে তো বিজয় ভাই ব্যাগ ছিঁড়ে গেছে তো এখন এই যাচ্ছি তো এই যে বাজারে এখন ভিতর ছিঁড়ে গেছে তো দেখতে থাকুন হ্যাঁ ভাই ভাই কিছু করছেন কিছু বুঝছো না ওদিকে ভাই মাকো শনি মন্দিরে এখানে পাশে চলে এসেছি এই তো এই তো আমার ওদিক রে ভাই কোথায় রে বাস তো এখন ফুল তোমার হেলাভাগড়ি পার হয়ে গেছে এই যে মন্দির পাশেই দেখতেছি দেখাচ্ছি তো এই দিকে মন্দির চলে আসলো দেখতে পাচ্ছেন এই এখন আমরা এখানে একটু রেট করলাম আরও দশ কিলোমিটার আছে তো একটু সব নিলাম এই জামা প্যান্ট জামা প্যান্ট বলতে আপারটা শুরু করলাম সোয়েটার বিয়স ভাই খুললো আমি খুললাম আর অধিগিরি ভাই খুললো তো অধিগিরি ভাই আইসে কেমন না গেছে দারুণ বিয়স ভাই কিছু কন দারুণ দারুণ ঠিক আছে সব ভোলানাথের ইচ্ছা সব ভোলানাথে বোম বোম বলে তো হ্যালো বন্ধুরা আপাতত আমরা এখন চলে আসলাম ফুটপাটি স্টেশন এখানে এই যে ফুটপাটি স্টেশন দেখুন তো নেক্সট চলি চলো রে এদিকে চলো এই আছে রাস্তা হুম দিগ্রি ভাই ও দিগ্রি ভাই বিয়ের ভাই রে বিয়ের ভাই কলা খাইতে খুব ব্যস্ত দিগ্রি ভাই তো ফোন হচ্ছে গার্লফ্রেন্ড ভাই ফোন করছে নাকি দিগ্রি ভাই যাই হোক ফোনে ব্যস্ত তো আমরা এই ভোটপট্টি ব্রিজের পাশাপাশি আর মাত্র এই হবে সাড়ে ছয় কিলোমিটার এরকম হবে তো দেখা যাক ব্যস্ত कहाँ का ये देखिए खूब सुंदर जाएगा पानी कुमड़ा ना मिस्टी कुमड़ा नीचे माटिया कुमड़ा अरे देखिए বরা খাবি এদিকে চা পাতা বাগান বাহ কি সুন্দর জায়গা চা পাতা বাগান এই যে আমাদের বিভাস ভাই যাচ্ছে চাপাতা বাগান দেখতে ওদিকে তো ভাই আমাদের খুব ব্যস্ত কি ওদিকে ভাই ব্যস্ত নাকি বিরাট ভাই জামা দিছে একদম সব সুন্দর জায়গা দেখো চাপাতা বাগান এই যে ভাই মেলা মেলা এই যে আমি শুনবো শুনবো শুনবো এই যে দিই দিই মেলা এই আমাদের জানা আছে হ্যাঁ মেলা আমরা ওর থেকে নম সালাম তো কেমন অনুভূতি নরা হাতি এরকম ভালো একটা অনুভূতি আচ্ছা একটা জিনিস আচি করতে পারলাম ওকে কেমন অনুভূতি হইল আসিয়া সেই দেখো তবে মন্দিরটা আমার তো সেখানে পুরা তুমি দেখো মন্দিরটা দেখো পুরা তুমি তাহলে আমরা এলা স্নান করবো ডিগিটা দেখি পুকুরটা দেখি পাচ্ছেন পুরা তুমি এটা মন্দির পিছন পাকে মন্দির এই তো বিবাহ ভাই গা ধুয়ে পুরা হাসে গেছে ক্লান্ত তোমার চিকুড়ি হতো এই সময় ডিস্টার্ব করেন না ভালো বসিব ঠিক আছে গা ধুই পরে দেখা হবে তো বন্ধুরা অবশেষে আমার স্নান করা শেষ এদিকে ভাইরা স্নান করতেছে ওই যে এই যে ভাইরা স্নান করতেছে এখন এখন এই যে পূজা টুজা দিব পুরো ক্লান্তি পাগুলো খুব একটু একটু ব্যথা করতেছে তো দেখি যাবার সময় যদি হেঁটে যেতে পারি তাহলে হেঁটে যাবো নাহলে তো হবে না সবাই সেলফি তুলতে ব্যস্ত পূজা দিতে ব্যস্ত এই ঘরে এখানে টিক কাউন্টার টিক কাটা হয় কুড়ি টাকা মূল্য খরচ মূল্য তো টিকিট কাটবো আমরা ঘর নিলাম ঠাকুরকে দিব এই যে পুরো লাইন পুরো ভিড় প্রচণ্ড কষ্ট করে আরও কষ্ট করে লাইনও দাঁড়িয়ে গেছে জ্বালায় জ্বালা পুরাই জ্বালা কে ভাই কিছু কথা ক্লান্ত লাইন দেখি আরো বেশি মাথা করে গেছে মানে এত ভিড় ভাট্টা কি ওদিকে কি কথা ক আর কি করবে যে ভিড় তো বিভাস আর অধিকারী ভাই ঘুমের ঘরে পুরো ব্যস্ত মানে ঘুম পাইছে এত খুব আমার তো ঘুমে ধরে না ভাত না খাইলে ভাত রান্না করব এখানে স্নান করতেছে এখানে পুজো দিচ্ছে এখন সাড়ে চারটার মতো বাজে এখন ভাত রান্না হচ্ছে আমি বসাই দিলাম ওরা জল নিয়ে আস আসতে গেল আর সবজি নিয়ে আসতে গেল ডিম ভাত হবে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই রান্না জামা কাপড় পরে আছে এখন একটু রেস্ট টেস্ট নিলাম ঘুমাইলাম তারপরে এখন পাশ দিয়ে রান্না করবো আমাদের বিভাস ভাই রান্নায় পুরা ব্যস্ত বিভাস ভাই কি রান্না করতেছো এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে ডিম ওই যে আলু ভাজা এই বাঁধাকপি এখানে যে ভাত ধরে ভাত এই ভাত সব হাই খাই ব্যস্ত এই যে আমাদের কি ভাই এত ভোগ না খাইছে আমার নাই পেটো সারাদিন দিয়ে খেলাম না কি ইয়া বিবাস ভাই কি কন এ বিবাস ভাই কি কন লবণ টবণ লাগবো তো খায়াতে মেলা ঘুরতে যাবো পরে লবণ দাও এ ভালো করে লবণ দে রে বিবাস ভাই আমার পুরা ব্যস্ত রান্নায় আর আমার মোবাইল মোবাইলে ক্যামেরা করতে পুরা ব্যস্ত তো মেলা વિડીયો પૂરા નાખી છે ઓકે চলো বন্ধু দেখা જાઓ বিবাস ভাই খাওয়া শুরু করলো এই যে আমাদের ওদিকে দিয়ে ভাই এই তো মাছের মাছ ডিম পেঁয়াজ সব কিছু এই আমারও হাতে আমারও খালি থালিতে পুরা জমায় গেছে একেবারে ওই যে দেখো মন্দিরটা কীরকম বড় বিরাট একে অন্যরকম লাগে তো বন্ধুরা অবশেষে আমরা মেলা ঘুরি এখন মানে মন্দির থেকে বাইরে এখন মেলার দিকে যাচ্ছি তো বিরাজ ভাই আর আমার অধিকারী ভাই আগত কালেক্ট তো দেখা যাবে মেলাত লাইট মারছে আমার ওদিকে বিরাজ ভাই মানে সিগনাল আছে তো যাই আসতেছে কি ভাই কি ভাই তুমি নিবেন আমাদের এই যে মেলার মধ্যে এত পছন্দ বিরাট বলা যায় না এদিকে তোমার চরকা মাত্র তিরিশ টাকা ওইদিকে মেলা যাবো এখন আমরা এই ভাই ভাই কিছু কম দারুণ নাচ দেখলাম দারুণ দারুণ Nào tiếng Anh, tiếng Anh cho con. Belum belum nak. Ora baba, katain lagi. Aku. Belum nak. Dia dah uput lagi. Uput lagi uput sih. तो यहाँ बैग है दुकान प्रचुर बैग है दुकान आठ থেকে এদিকে চশমার দোকান ঘড়ি দেখিস কটা বাজে খালি বাড়ি যাচ্ছে না উঠতে খালি দুবার ভাই বাড়ি যাওয়ার জন্য উঠছি হ্যাঁ গাছ নিয়ে যাবো চল গাছ নিয়ে যাবো চল গাছ চারা গাছ বিক্রি হবে সুন্দর চারা এখানে এখানে চারা চারা চারার গাছ চারা গাছ রং হবে এটাকে সম্পূর্ণভাবে একটা দেখুন কেমন লাগে ราวใจนะครับ <laughs> এইতো দাদা আমার ব্যস্ত পুরা বিয়ের ভাই পুরাই ব্যস্ত ফোনে কার সঙ্গে যে কথা কথা পুরা ব্যস্ত আমরা ঘুরেছি মেলা এলাম মেলা শেষ মেলা দেখি কতক্ষণ ঘুরি